আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহু ওয়াকুল জা আল ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা ক সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আপনারা ইতিপূর্বে দেখেছেন আমি একটা হিন্দু দাদার জবাব দিচ্ছিলাম আমরা গর্ব করি বলি হিন্দু এ একটা ফেসবুক চ্যানেলের রেটমেন্ট জব দিচ্ছিলাম তো যাই হোক আমার সেই জবটার পাল্টা একটা জবাব তিনি দিয়েছে মাত্র আমার একটি বিষয় নিয়ে তবে তিনি সম্পূর্ণ আমার ভিডিওটা তিনি চালাননি কয়েক সেকেন্ড সেকেন্ড শুধুমাত্র কেটে কেটে দেখিয়েছে যাই হোক আমার আগেকার ভিডিও যদি আপনারা দেখেন আর তার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কার <laughs> কথা যৌক্তিকতা বেশি এবং প্রমাণ বেশি এবং ধর্মগ্রন্থের আলোকে কে বেশি বলেছে যাই আজকে আরেকটি ভিডিও তিনি আমাকে নিয়ে বানিয়েছেন এবং আমার ভিডিওর জবাব দিয়েছেন আসেন আমরা সেই ভিডিওটা চালাবো এবং তার পাল্টা আমরা কিছু অ্যান্টিভেনাম আমরা জবাব দেবো এবং তিনি যে কিছু কিছু জায়গায় <laughs> কিছু কিছু কাজ করেছে যেগুলো মানুষ যদি ভালোভাবে একটু ভিডিওটা দেখে তাহলে মানুষ হাসবে আসেন প্রথমে আমরা ভিডিওটা দেখি ভিডিওতে তিনি কি বলছেন এ হচ্ছে সে ভিডিও আমি ভিডিওটা এখন প্লে করব জয় শ্রীরাম বন্ধুরা কিছুদিন আগে একটা ভিডিওতে আমি মন্তব্য করেছিলাম আল্লাহ নিরাকার কারণ আল্লাহর কোনো অস্তিত্ব নেই আজকে একজন মুসলিম যুবক আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করেছে সে বলেছে আল্লাহর আকার আছে আল্লাহর রূপ আছে কোরআনে লেখা আছে কিন্তু আল্লাহকে কেউ কোনোদিন দেখে নাই সেই রূপে আল্লাহর রূপের বর্ণনাও কোরআনে নেই একমাত্র মানুষ মৃত্যুর পরেই আল্লাহকে দেখতে পাবে মৃত্যুর পরে কি আছে এটা কিন্তু তর্কের বিষয় আপনি আপনি কেউই দেখেননি বা কেউ পুনর্জন্ম নিয়ে আল্লাহর রূপের বর্ণনাও করেনি তো আল্লাহ কি রকম সেটা কিন্তু আমরা কেউই জানি না তো যেই জিনিসটার আকার আছে রূপ আছে শুধু লেখা আছে কিন্তু সেটা কেউ কোনোদিন দেখেনি স্বয়ং কোনো মুসলিমও দেখেননি নবীজি দেখেননি সেটাকে আমি বলবো না নিরাকার আমি কি বলবো সে আরো বলছে আপনারা তার বক্তব্যটা আচ্ছা যাই হোক তিনি এখানে আলোচনাটা করেছে তো দেখেছেন আমি আলোচনা করেছি যে মুসলিমরা আল্লাহকে নিরাকার বিশ্বাস করে না বরং মুসলিমরা বিশ্বাস করে আল্লাহ সুমতাল্লাহ একটা আকার আছে জন্য পবিত্র কোরআন থেকে আমি বেশ কিছু কোরআনের আয়াত এবং হাদিস আমি কোট করেছি আমি দেখিয়েছি দু দ্বিতীয়বার আলোচনা করতে চাইছি না উনি তখন বলছেন যে জিনিসটাকে কেউ দেখেনি আল্লাহকে কেউ দেখেনি এমনকি স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাম তিনিও দেখেননি তো যেটা দেখেনি তো সেটাকে নিরাকার ছাড়া কি বলবে তো ভাই আমি তো আমেরিকা দেখিনি তাহলে কি আমেরিকাকে আমি নিরাকার বলবো আমি তো আপনাকে আজকের পূর্বে এর আগে দেখেছিলাম না আপনাকে কি নিরাকার বলবো আর আল্লাহ সুবাহতাল্লাহ তিনি স্রষ্টা ক্রিয়েটার তাকে কেউ দেখেনি তো কি কিন্তু তার একটা আকার আছে কিন্তু মানুষ যদি না দেখে তো কিভাবে তার আকার দেবে আজীব ব্যাপার আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না আপনি কি আর আপনি যে প্রথমেই বলছি যে আপনি যে জিনিস দেখেননি তাকে আপনাকে নিরাকার বলতে হবে বা আপনি তো আত্মা আত্মাকে দেখেছেন আত্মাকে তো দেখেননি তা আত্মাকে নিরাকার বলবেন বা জ্ঞান ইলম এটা কি নিরাকার বলবেন আরও অসংখ্য উদাহরণ আছে অনেক মানুষ অনেক কিছু দেখেনি তো না দেখলেই এটা আমাদের জ্ঞানের স্বল্পতা এটা আমাদের মানে আমাদের যে জ্ঞান বা আমাদের যে পাওয়ার বা আমাদের যে ক্ষমতা আমাদেরকে ঈশ্বর এত ক্ষমতা দেয়নি যে ঈশ্বরকে আমরা সচক্ষে দেখবো তো আমরা দেখতে পাইনি ঈশ্বর কিন্তু স্রষ্টা আমরা সৃষ্টি এটা আপনাকে বুঝতে হবে আপনি যদি ধার্মিক হন যদি হিন্দু ধর্ম মেনে থাকেন যে ধার্মিক হন তাহলে এ প্রশ্ন করাটা উচিত নয় মনে হচ্ছে যে নাস্তিকদের ট্যাবলেট বা অ্যান্টিবায়োটিক কিছু খেয়ে আপনি আলোচনা করছেন এমনটি বিষয় দুই নম্বর বিষয় তিনি বলেছেন বোঝাতে চাইছেন যে মৃত্যুর পরে দেখতে পাবো আমরা আগে থেকে বলেছি যে আল্লাহকে আমরা মৃত্যু পরে দেখতে পাবো উনি তখন তারপরে কিছু বলবে আপনারা শোনেন আমি আরেকটু চালাই শুনুন তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করব এবং আরো বিস্তারিত ভাবে আলোচনা করবো আরো অনেক কিছুই বলেছে সবগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো তাহলে একটা আছে তার সাদৃশ্য তার অনুরূপ কোনো মিশাল কোন উপমা কোন উদাহরণ পেশ করা যাবে না আমরা মুসলিমরা আল্লাহর একটা আকারে বিশ্বাস করি এমনকি মৃত্যুর পর আমরা মুসলিমরা আমাদের ঈশ্বর তথা আল্লাহ সুবান তাল্লার সঙ্গে সাক্ষাৎ করব তার সঙ্গে দেখা হবে তার রূপ আমরা দেখবো আমরা এটা বিশ্বাস করি যার উল্লেখ আছে সুরা কিয়ামা পবিত্র কোরআন আয়াত নম্বর তেইশে এবং সেই বুখারি হাদিস নম্বর আটশো চব্বিশে যে যারা মানুষ যখন জান্নাতে যাবে তখন আল্লাহ সুবান তাল্লার সঙ্গে সাক্ষাৎ হবে দেখবে ঠিক একইভাবে আমরা মুসলিমরা বিশ্বাস করি যে দুনিয়ার এই চক্ষু দ্বারা এই দিব্য চক্ষু দ্বারা দুনিয়ার এই চক্ষু দ্বারা কোনো মানুষ কখনো ঈশ্বর বা আল্লাহ সুবান তালাকে দেখতে পাবে না কিন্তু মৃত্যুর পরে যদি স্বর্গ বা জান্নাতে যেতে পারেন আমি আপনি যারা যাব তার আমাদের ঈশ্বর তারা স্রষ্টা ক্রিয়েটার গড যাই বলেন না কেন আমরা তার সঙ্গে দেখা হবে আপনি কাউকে কোনো প্রশ্ন করলেন এবং আপনাকে সে জবাব দিল মরার পরে তুই সব উত্তর পাবি তার মানে তার কাছে সেই উত্তরগুলো নেই এই জন্য এই ধর্মকে আমি স্বপ্নে দেখা ধর্ম বলি নবীজিও যে উত্তরগুলো খুঁজে পাননি উনি বলছেন মরার পরে আপনার সব উত্তর পাবেন মরার পরে আল্লাহর দর্শন পাবেন কারণ মরার পরে মৃত্যুর পরে কে আছে কি আছে আমরা আচ্ছা আসলে ইনি যে আলোচনাটা করছে আমি এতটুকু আগে জবাব দিই যে যে মরার পরে সব উত্তর পাবে মানে কাউকে প্রশ্ন করলেন উত্তর পেল না তার মানে মরার পরে সমস্ত কিছু উত্তর পাবে এই কথাটা বলেছে তো বিষয় হচ্ছে মৃত্যুর পরে সমস্ত প্রশ্নের উত্তর পাবে জি হ্যাঁ এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি দাদা পুনর্জন্ম জিনিসটা কি পুনর্জন্ম জিনিসটা কি তো আমাকে এটা প্রমাণ দেন তো আপনি কি বলবেন আরে ভাই তুই মরার পর তুই বুঝতে পারবি যে পুনর্জন্ম তোর গরু ছাগল ভেড়া ওট দুম্বা হয়ে তুই জন্মগ্রহণ করবি তো এটা তো আপনার ঠাকুর পণ্ডিত যারা আছে তারা তো এই কথা বলে যদি বলে কৃষ্ণ আর রাধার যে লীলার কথা উনি তখন এটা তুমি বুঝবেন এটা একটা আলাদা লীলা এটা আলাদা লীলা তো এভাবে ব্যাখ্যা তো আপনি করেন এমনভাবে আপনি প্রশ্ন করছেন আমি মনে হচ্ছে যে আপনার প্রশ্ন করার থ্রোয়িংগুলো মনে হচ্ছে যে আপনি যে নাস্তিকদের ট্যাবলেট খেয়েছেন এমন একটা বিষয় যে ধার্মিক হন এ প্রশ্ন করেন কিভাবে মৃত্যুর পরে উনি বলতেছে মৃত্যুর পরে কি আছে জীবন আছে না নাই এটা একটা বিতর্কিত বিষয় আরে দাদা বিতর্কিত বিষয় নাস্তিকদের সঙ্গে হতে পারে আপনি একজন হিন্দু ধর্ম পালন করে আপনার কাছে বিতর্ক কিসের আপনি আপনার ধর্মগ্রন্থ পড়েন দেখেন মৃত্যুর পরে কি আছে কি নেই তাই তো স্পষ্ট হয়ে গেল মুসলিমরা বিশ্বাস করে মৃত্যুর পরে একটা জীবন আছে খ্রিস্টানরা বিশ্বাস করে হিন্দুরা বিশ্বাস করে জীবন আছে তো দাদা আপনি তো সন্দেহের মধ্যে আছেন কি আপনি কি ধর্মগ্রন্থকে মানেন না আপনি কি গীতা মানেন না শ্রীমদ্ ভাগবত গীতা পড়েন অধ্যায় নাম্বার নয় আপনি বলছেন শ্রীমদ ভগবত গীতা অধ্যয়ন নম্বর নয় মন্ত্র নম্বর আট পড়েন আপনি বলছেন যে বই শুধু সাজিয়ে রাখলে হবে না পড়তে হবে দাদা পড়েছি এবং আপনাকে শেখাতেও পারবো বিষয়গুলো শ্রীমদ ভগবত গীতা অধ্যায় নম্বর নয় শ্লোক নম্বর আটে পরিষ্কারভাবে বলা হয়েছে হ্যাঁ, আপনাকে এখান থেকে স্পষ্ট মন্ত্রটা শুনিয়ে দিই পড়ে পড়ে দেখিয়ে দিই নাহলে আপনারা আবার বলতে পারেন যে আমি নিজের ইচ্ছে মতো পড়ছি আচ্ছা শ্রীমদ ভগবত গীতা অধ্যায় নম্বর নয় মন্ত্র নম্বর আটে কি বলা হচ্ছে দেখেন শ্লোক নম্বর আট পরিষ্কার আট নম্বর মন্ত্র কি বলছে আপনার কাছে যে গীতা আছে সেটা খুলে আপনি দেখে নেবেন পরিষ্কার যে সর্বভূতানি কন্তুয় প্রকৃতি জয়ন্তী মামিক কবে কাল্পাক্ষে পুনঃস্থানি কাল্পদবি সৃজামি আহম স্পষ্ট শ্রীকৃষ্ণ বলছে সর্বভূতানি কান্তীয় প্রকৃতি মামিক যখন সমস্ত সৃষ্টি জগৎ যখন বিনাশ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সমস্ত কিছু যখন বিলীন হয়ে যাবে তখন শ্রীকৃষ্ণ কি করবেন তিনি বলছেন কাল্পাক্ষে পুনাস্তানি আবার আমি এই সৃষ্টি জগৎকে আবার রচনা করব মানুষ মৃত্যুবরণ করে আবার তাকে পুনর্জন্ম তাকে আবার জন্ম দেওয়া হবে কালপদবী সূর্যমী অহম আমি তাকে সূর্যমী মানে সৃষ্টি করবি অহম মানে আমি শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে বলছে গোটা বিশ্বজগৎ ধ্বংস হওয়ার পরে শ্রীকৃষ্ণ আবার তিনি গোটা বিশ্বজগৎকে সৃষ্টি করবেন তো দাদা আপনি এত সংসার মধ্যে আছেন কেন আপনি বলছেন মৃত্যুর পরে কী হবে এটা নিয়ে আপনি সমস্যার মধ্যে আছেন অথচ শ্রীমদ ভাগবৎ গীতাদের নয় মন্ত্র সাত আটটি স্পষ্টই বলছে যে সূর্যামী অহম ঈশ্বর আবার বলছে যে আমি আবার সৃষ্টি করব কাল্পদবী সূর্যামী অহম সমস্ত কিছু সৃষ্টি করব আর মৃত্যুর পরে কী আছে বেদ পড়েন ঋগ্বেদ কাণ্ড নম্বর এক সুতমার পাঁচ মন্তমার চারেও আছে মৃত্যু পরে একটা জীবনের কথা বলা হয়েছে একইভাবে খট উপনিষদ পড়েন কট উপনিষদ অধ্যায় নম্বর এক বলি নম্বর দুই মন্ত্র নম্বর বারোতে পরিষ্কারভাবে সেখানে বলা হচ্ছে স্বর্গলোকে না বহু স্বর্গলোকে মানে মানুষ যখন মৃত্যু পরে স্বর্গে যাবে স্বর্গে যাওয়ার পরে সে অসংখ্য সুন্দর সুন্দর জিনিস পাবে অসংখ্য সুন্দর সুন্দর জিনিস পাবে তো মৃত্যু পরে স্বর্গ হবে না নরক হবে যে কোনো একটা হবে আপনি এত টেনশনে আছেন কেন আর আপনি বলছেন যে কাউকে দেখেনি কাউকে দেখেনি তার মানে আপনি তাকে নিরাকার বলবেন আজীব এ কি লজিক কি যুক্তি আমি তো বুঝি না <laughs> আপনি তো আত্মাকে মানে আত্মাকে কখনো দেখেননি আপনি উপনিষদ পড়বেন উপনিষদ পরিষ্কার বললি নম্বর প্রথম অধ্যায় বললি নম্বর দুই মন্ত্র নম্বর পঁচিশ থেকে উনত্রিশ পর্যন্ত যমরাজকে যখন নচিকেতা প্রশ্ন করেছে যে প্রভু আমাকে আপনি বলেন যে আত্মা কি তখন যমরাজ সঙ্গে সঙ্গে বলছে যে নচিকেতা তুমি এমন প্রশ্ন করেছে এর উত্তর আমি দিতে পারবো না তাকে উত্তর দেয়নি আত্মা কি একদম দীর্ঘ বিশটা মন্ত্র চলে গেছে কোনো উত্তর দেয়নি যে আসলে আত্মা কি বারবার বলছে তোমাকে আমি তিনটে বর দেওয়ার কথা বলেছিলাম অবশ্যই তুমি এ গোটা বিশ্বের সম্পত্তি চাও তোমাকে দিয়ে দেবো তুমি নারী চাও নারী দিয়ে দিব তুমি যা চাইবে তাই দিয়ে দিব কিন্তু এই আত্মা কি এটা আমি বলতে পারবো না উত্তর তো তিনিও দিতে পারেনি আত্মা কি যমরাজ তিনি উত্তর দিতে পারেননি ঈশ্বর তিনি উত্তর দিতে পারেনি ওং প্রসঙ্গে কটোপনিষদে লেখা আছে যে ওং প্রসঙ্গে কি বুঝি ওং এর কোনো অর্থ এখন পর্যন্ত জানা যায় না ওং অর্থ আসলে কি তো এটা তো আপনার ধর্মগ্রন্থে আছে আর আমি কেন উপনিষদ থেকে দেখিয়েছি সাতাত্তর নম্বর পৃষ্ঠায় তখনও দেখিয়েছি যে সমস্ত কিছু চক্ষু দ্বারা দর্শন করতে হবে দেখতে হবে এটা হচ্ছে মূর্খ সুলভ এটা হচ্ছে মূর্খ যারা তারা এই কথা বলে এটা আপনাদের ধর্মীয় শাস্ত্র বলেছেন দাদা আমি তো বলছি না আমার উপর রাগান্বিত কেন হচ্ছেন আসেন তারপরে কি বলে দেখি কেউই ejemplo. দেখলেন আপনি জমের দুয়ারে পৌঁছে গেছেন এবং আপনার গোটা জীবনের থিওরিটাই ভুল তখন আপনি কি করবেন তো মরার পরে কি আছে না আছে সেটা উনি যে মৃত্যুর পরে যে জমা জমের দুয়ারে যে চলে যায় তখন দেখবো যে গোটা থিওরিটা ভুল কোন থিওরিটা ভুল সেটা বলেন যে মুসলিমদের কোন থিওরিটা ভুল আচ্ছা মরার পরে জমের ঘরে চলে গেলাম তারপর মুসলিমদের কি কারণে নরকে যাবে হ্যাঁ, বলতে পারেন একটা প্রমাণ দেবেন প্রমাণ দেওয়ার পরে আপনি অভিযোগ করেন ধরলাম হ্যাঁ মৃত্যুর পরে দেখলাম যে হ্যাঁ যমরাজ দাঁড়িয়ে আছে আমরা মুসলিম যমরাজের সামনে তখন যমরাজকে আমাদেরকে কি নরকে পাঠিয়ে দিবে আমরা ইসলাম ধর্ম পালন করার জন্য এই কথা কোথায় আছে একটু বলবেন আপনার ধর্মগ্রন্থ কোথায় আছে যাই হোক আমরা কেউই জানি না কিন্তু আমাদের বেদ পুরাণে যেটা লেখা আছে আমরা সেটাই জানি সে আরো বলেছে অর্জুন নাকি শ্রীকৃষ্ণ বেদ পুরাণে যা আছে তিনি সেটা জানেন তো দাদা বেদ পুরাণে মৃত্যুর পর জীবনের কথা বলেছে যেমনটি পূর্বে আমি উপনিষদ থেকে এবং গীতা থেকে বেদ থেকে আমি দিলাম তো আপনি তো নিজের সংসার মধ্যে আছেন মৃত্যুর পরে কী হবে এটা জানি না আরে ভাই মৃত্যুর পরে একটা জীবন আছে ঈশ্বর ডে অফ জাজমেন্ট বিচার হবে বিচার হবে আর বিচারেদের যদি জান্নাতে যেতে পারেন তবে আল্লাহকে দেখতে পাবেন আগে আপনি পরীক্ষায় দিলেন না আগে আপনি পরীক্ষা না দিয়ে আগে রেজাল্ট নিতে চাইছেন পরীক্ষাকে তো দেবেন তো ভাই পরীক্ষা দেন পরীক্ষা পৃথিবীটা পরীক্ষার স্বরূপ পরীক্ষা দেন পাশ করবেন ঈশ্বরকে দেখতে পাবেন পাশ করবেন না ঈশ্বরকে দেখতে পাবেন না তো পরীক্ষার মাঝখান থেকে রেজাল্ট চাইছেন আজীব ব্যাপার আপনার যে প্রভু আপনার সরি এখানে একটা মিথ্যা কথা বলেছে দাদা দাদা কয়েক সেকেন্ডের মধ্যে একটা মিথ্যা কথা বলে দিয়েছে আপনাদেরকে মিথ্যা কথা ধরিয়ে দিই উনি বলছেন আমি নাকি আমার বক্তৃতাতে বলেছিলাম যে অর্জুন শ্রীকৃষ্ণ দর্শন পাইনি এ কথা আমি কখনো বলিনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছে এমন কি এমন কি এমন কি উনি যে ভিডিওটা আমার চালাবে ওখানে স্পষ্টভাবে বলেছি যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেছে আমি বলেছি উনি চালাবেন ওনার প্রোফাইল থেকে নেওয়া ভিডিও আবার উনি বলছেন আমি নাকি বলেছি যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে দেখেনি দেখেন কীভাবে মিথ্যা কথা বলবে মিথ্যা কথা বললে তো ভাই জবাব হয় না মিথ্যার তো কোনো হাত পা নেই যেদিক দিচ্ছে সেখানে চলে যাবে ইলমি আলোচনা করেন দলিল ভিত্তিক প্রমাণ ভিত্তিক ধর্মগ্রন্থ অনুযায়ী জ্ঞান সহকারে আলোচনা করেন ভালো লাগবে মিথ্যা <laughs> যদি আপনি বলেন দেখেন আপনার মিথ্যা করতে আপনি ধরা পড়ে গেছেন দেখেন শোনেন সেটাই জানেন সে আরো বলেছে অর্জুনও নাকি শ্রীকৃষ্ণের দর্শন পায়নি আপনারা শুনুন অর্জুন শ্রীকৃষ্ণকে বারবার বলেছে যে প্রভু আমি আপনার রূপ দেখতে চাই আপনাকে আমি দেখতে চাই কৃষ্ণ বারবার বলেছে দেখো তুমি আমার এই সৌন্দর্য আমার এই রূপ তুমি দেখতে পাবে না আবার শ্রীমদ ভাগবত গীতা হতে এগারো মন্ত্র আটশো পঁচিশ প্রভু আমি আপনাকে দেখতে চাই শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি অত্যাধিক পরিমাণে যদি বেদ পড়ো আধ্যাত্মিকতা চূড়ান্ত পর্যায়ে চলে যাও তবু তুমি আমাকে চক্ষু দ্বারা দেখতে পাবে না অবশ্যই শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে দিব্য চোখ দিয়েছিলেন দিব্য চোখ যখন দিয়েছিলেন ঠিক সেই সময় কৃষ্ণ যখন বিশ্বরূপ দর্শন করালেন অর্জুনকে অর্জুন অজ্ঞান হয়ে ষাট হয়ে নিচে পড়ে গেছে কেন ঈশ্বরকে দেখা সম্ভব নয় চিন্তা করে দেখেন যে অর্জুন তিনি তার দিব্য চোখ দিয়ে ঈশ্বরের প্রদত্ত চোখ দিয়েও ঈশ্বরকে দেখতে পাই নাই তো আমরা সাধারণ দুনিয়ার চোখ দিয়ে আমরা কিভাবে ঈশ্বরকে দেখবো আপনারা যারা ভগবদ গীতা পড়েছেন তারা নিশ্চয়ই জানেন ভগবদ গীতাতে স্পষ্ট লেখা রয়েছে অর্জুন যখন নিজেদের লোকের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস পাচ্ছিল না তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপের দর্শন দিয়েছিল এবং ন্যায় নীতি কর্তব্য ধর্ম অধর্মের পাঠ পড়িয়েছিল অর্জুন তখন দুই হাত জোর করে ভগবানকে প্রণাম করেছিল আর এই মূর্খ বলছে অর্জুন নাকি ভগবানের দর্শন পায়নি অনেকেই ভগবানের দর্শন পেয়েছে আচ্ছা আগে একটু জবাব দিয়ে দিই আপনার কি আমার ভিডিও উনি চালিয়েছে আমি কি বলেছি যে অর্জুন ভগবানের দর্শন পায়নি বিশ্বরূপ যখন দর্শন করেছিল বিশ্বরূপ অর্জুন ভগবানের বিশ্বরূপ দেখে গীতা অনুসারে তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল আশ্চর্য হয়ে যাবেন উনি বলছেন আমাকে তিনি মূর্খ বলছেন উনি তো রেফারেন্সটা দেননি যে গীতার কোথায় আছে এত মোটা গীতা কোথায় খুঁজে পাবেন এই কথাটা কোথায় আছে উনি রেফারেন্সটা দেননি যে কোথায় আছে তবে আমি বলছি কোথায় আছে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর এগারো যেটাকে বিশ্বরূপ দর্শন বলা হয় অধ্যায় নম্বর এগারো মন্ত্র পাঁচ নম্বর থেকে পুরো শেষ পর্যন্ত পড়েন এ বিষয়ে আলোচনা করা আছে বিশ্বরূপ দর্শন তো ঘটনা আমাকে শেখাতে হবে না আমি ভালো করেই জানি ভগবান শ্রীকৃষ্ণ যখন বিশ্বরূপ দর্শন করেছিল অধ্যায় নম্বর এগারো মন্তমার দশ পড়েন যে কৃষ্ণের সে বিশ্বরূপ দর্শন কি কি দেখেছিল তো দেখছে তখন বিশ্বরূপ যখন দর্শন করছে তখন দেখছে দশটা মাথা দশটা হাত দশটা পা তো চিন্তা করেন এটা ঈশ্বর ঈশ্বরের দশটা মাথা দশটা হাত দশটা পা এটা কি ঈশ্বর হতে পারে ঈশ্বর কি এমন যে ঈশ্বরের দশটা মাথা হবে দশটা হাত হবে দশটা পা হবে সমস্ত কিছু দশটা বিশটা পঁচিশটা করে হবে এটা ঈশ্বর না কার্টুন আমি ক্ষমা চাইছি ভগবান শ্রীকৃষ্ণ যে বিশ্বরূপটা দর্শন করিয়েছিল তো এটা কি দশ মাথা দশ পা দশ হাত তো আপনার কি ভগবান শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ দর্শন মানে বিশ্বরূপে কৃষ্ণ অর্জুন যে কৃষ্ণের মহাত্মা বা পরিচয় দেখেছিল সেটার কি আপনার উপাসনা করেন তা তো করেন না হ্যাঁ ব্রহ্মার করেন তিন চারটে মাথার বরং এখান থেকে প্রমাণ হয় যিনি হচ্ছেন অসুর অসুর থেকে শুরু করে আরও যারা আছে বদমানুষ তাদের দশটা মাথার কথা আছে যেটা আপনারা একাধিক সিরিয়াল টিরিয়ালে দেখেছেন তবে কৃষ্ণ যে বিশ্বরূপ দর্শন করেছিল আসলে এটা কি ঈশ্বর যে ঈশ্বরের দশটা মাথা হবে দশটা হাত হবে দশটা পা হবে এটা কি ঈশ্বর আর যদি এটাই যদি ঈশ্বরের প্রকৃত সুরাত প্রকৃত চেহারা প্রকৃত ফেস এটা কি কোনো হিন্দু দ্বারা মনে করে যে হ্যাঁ ঈশ্বরের আসলে ঈশ্বর বলতে দশটা মাথা হবে কারণ বিশ্বরূপ দর্শনে ওটা দেখানো হয়েছে যদি ভগবানের যদি ওটা যদি অরিজিনাল রূপ হয় তার দশটা মাথা হাত পা এটাই তার মানে ভগবান ওরকমই দেখতে যেটাকে অর্জুনকে শ্রীকৃষ্ণ দেখেছে এটা তো কার্টুনের মতো লাগে আর যদি হয়ে থাকে তাহলে আপনারা কি কৃষ্ণের সেই দশ হাত দশ মা মাথা পা যুক্ত আপনারা মূর্তি তৈরি করে আপনার উপাসনা করেন জি না এটার একটা ভেদ আছে একটা তত্ত্ব আছে আমি এখন বলবো না যদি পরবর্তী সময়তে আবার জবাব দেয় আমি তখন এর ভেদ বা এর তত্ত্ব কি আমি সেটা আপনাদের সামনে উন্মুক্ত করে দেব তো দাদাকে বলবো তাহলে এখন থেকে বিশ্বরূপ দর্শন যেহেতু ঈশ্বরকে আপনারা দেখেই ফেলেছেন ঈশ্বর প্রকৃত ভগবান পরমাত্মা তাকে যখন দেখেই ফেলেছেন দশ হাত দশ মা পা এসব দেখেছেন তো অমন প্রথম ঈশ্বরের উপাসনা করেন এক কৃষ্ণের কেন তো যাই হোক আর তিনি তো মিথ্যা কথা বলেছেন দেখতে পেলেন যে আমি বলেছি এমনটি নাই আর হ্যাঁ আরেকটা কথা যে অর্জুন যেমন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল এটা আপনার দেখেছে প্রমাণ যে হ্যাঁ ঈশ্বরকে দর্শন করেছে ঈশ্বরকে দেখেছে কে দেখেছে অর্জুন দেখেছে তবে এমন তো কথা তো আমরা বলতে পারি আমাদের পবিত্র কোরআন সুরা আরাফ সোনা সাত আয়াত নম্বর তেতাল্লিশে মুসা আল্লাহ সাল্লাম তিনি আল্লাহকে একবার দেখতে চেয়েছিলেন যে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বলছেন লান্তরানি মুসা তোমাকে দেখতে পাবে না মুসা তারপরে বলছেন না আল্লাহ আমি তোমাকে দেখতে চাই তারপরে আল্লাহ সুবাহতাল্লাহ মুসাকে বলে তুমি ওই পাহাড়ের ওই সাইডে তুমি একবার দৃষ্টি দাও তাকিয়ে দেখো যখন তাকিয়েছে আল্লাহ সুবাহতাল্লাহ নূর তার লাইট আলো এই অংশটা দেখেই সঙ্গে সঙ্গে অর্জুন অজ্ঞান সরি মুসা আল্লাহ সাল্লাম হয়ে পড়ে গেছে তো ভাই ওই ঘটনা অর্জুন যদি বিশ্বরূপ দর্শন করে অজ্ঞান হয়ে পড়ে যায় মুসা আল্লাহ সাল্লাম তিনি আল্লাহর শুধু নূরের অংশ দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছে তা আমাদের কাছে প্রমাণ আছে ঈশ্বর যদি আপনি এই এটা অর্জুনের ঘটনা কৃষ্ণের ঘটনা নিয়ে যদি ঈশ্বরকে সাকার প্রমাণ করেন এবং ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পেয়ে গেছেন তাহলে আমরা তো কোরআন থেকে প্রমাণই দেবো আপনি বলতে পারেন হ্যাঁ কোরআনে আছে বলে মুসলিমরা বিশ্বাস করে তো আমিও তো বলবো আমি তো কই কৃষ্ণকে দেখিনি আমি তো কোনো ভগবানকে কোনোদিন দেখিনি পৃথিবীতে কে ভগবানকে দেখেছে আমাকে দেখান জীবন্ত যে ভগবানকে দেখেছে ভগবানের চেহারা কেমন আমাকে বলেন পৃথিবীর একশো চল্লিশ কোটি আপনার একশো বিশ কোটি হিন্দু আছে কে দেখেছে আমাকে একটু প্রমাণ দেন আপনি বলবেন হ্যাঁ অর্জুন দেখেছে অমুক দেখেছে সমুক দেখেছে কে দেখেছে প্রুফ দেন প্রমাণ দেন তার ছবি দেন ভিডিও দেন ভগবান কেমন দেখতে ঈশ্বর কেমন দেখতে প্রমাণ দেন তাহলে আপনি তখন বলবেন যে না না প্রমাণ কি প্রমাণ তো আমাদের গীতাতে আছে অর্জুন দেখেছে আমি বলবো মুসা সাল্লাম তিনি আল্লাহকে দেখেছেন আল্লাহর অংশ দেখেছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি যখন মেয়েরাজে রাত্রিতে গিয়েছিল তিনি জান্নাত জাহান্নাম আল্লাহর সঙ্গে বাতাবন্ধের মাধ্যমে কথা বলেছেন সমস্ত কিছু দেখেছেন সমস্ত কিছু দেখেছেন তো আপনার কাছে যেমন গ্রন্থ অনুযায়ী প্রমাণ আছে আমাদের কাছেও আমাদের কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী প্রমাণ আছে তো আপনি এমন ভাব করছেন যে আপনি নাস্তিকের ট্যাবলেট খেয়েছেন আপনি তো আস্তিক আপনি আস্তিকতা নিয়ে আপনি যখন ধর্মকে বিশ্বাস করেন তো আপনি নাস্তিকের মতো প্রশ্ন করছেন কেন নাস্তিকদের কণ্ঠের মতো আপনি গলা উচ্চারণ করছেন কেন তো যাই হোক আমি এই কথাগুলো বলতে চাইছি না হাসি পাচ্ছে তো যাই হোক এবার দেখি কি বলে দাদা জয় শ্রীরাম বন্ধুরা এই গেল একটা ভিডিওতে আমি এবং আপনার গোটা জীবনের থিওরিটাই ভুল তখন আপনি কি করবেন আচ্ছা এটা জবাব হয়েছে তার দিব্য চোখ অর্জুন হ্যাঁ এখানে দুই হাত জোর নাকি ভগবান দর্শন পায়নি অনেকেই ভগবানের দর্শন পেয়েছে কিন্তু আল্লাহর দর্শন কতজন পেয়েছে শুধু পেছনে বই রাখলে হয় না সেই বই আচ্ছা আচ্ছা আচ্ছা এখানে বিষয় অনেকেই ভগবানের দর্শন পেয়েছে আল্লাহ দর্শন কজন পেয়েছে আমরা প্রমাণ দিয়েছি মুসা আপনি যেমন অর্জুন যেমনভাবে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেছে আমাদের নবী মুসা আল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাম তিনি দেখেছেন আরও অনেক ঘটনা আছে হ্যাঁ আরও অসংখ্য ঘটনা আছে আমরা প্রমাণ দিতে পারি আপনি যেমন প্রমাণ দেবেন আবার আমাকে বলছে মূর্খ মূর্খ কে শ্রোতামণ্ডলী আপনারা দেখাশোনা করেন বোঝেন কোনো প্রমাণ নেই কোথায় আছে গীতার এটা বলতে পারে না আবার দেখেন কি বলে এবং সঠিকভাবে জানতে হয় বইয়ে কি লেখা আছে সেটার মনে হচ্ছে বই সাজিয়ে রাখলে হবে না বই পড়তে হবে তো পরিণীতি এমনি নাকি রে ভাই পৃষ্ঠা নাম্বার শ্লোক নাম্বার শ্লোক পড়ে দিচ্ছি <laughs> আপনি এখন মতো একটা শ্লোক পড়েননি কোনো ধর্মগ্রন্থের নাম নিশানা নেননি শুধু বলছেন বেদ পুরাণে যা আছে কি আছে সেটা বলতে পারেননি আমি বলে দিয়েছি আপনি উদ্ধৃতি দিয়েছেন আমি রেফারেন্স দিয়েছি কত নম্বর আছে তো পড়াশোনা কে করেছে আপনারা শ্রোতামণ্ডলে ঠিক করবেন শুধু এই গলার জোর দেখিয়ে মুখের জোর দেখিয়ে <laughs> এটা করলে তার ইলমের ময়দানে জ্ঞানের ময়দানে হয় না জ্ঞানের ময়দানে জ্ঞান লাগে যাই হোক তারপরে দেখেন মানে কি তো যদি না জেনেই আপনি উল্টো পাল্টা মন্তব্য করেন নিজের ধর্মকে বড় করার এত উদুর পিন্ডি বুদুর ঘাড়ে উনি বলছেন যে আমি নাকি ধর্মে ভুল ব্যাখ্যা করেছি কোথায় ভুল ব্যাখ্যা করেছি আপনি বলেন হিন্দুদের মধ্যে আমি আগে বলেছি হিন্দুদের মধ্যে সাকার নিরাকার এবং সাকার নিরাকার উভয় সম্প্রদায় তিন প্রকার সম্প্রদায়ের লোক ঈশ্বর ব্রহ্মা নিরাকার ব্রহ্মতে বিশ্বাস করে সাকার ব্রহ্মতে বিশ্বাস করে আবার কিছু কিছু সম্প্রদায় আছে তার নিরাকার সাকার দুটোতে বিশ্বাস করে উদাহরণস্বরূপ ইস্কনের উদাহরণ দিয়েছি তারা সাকারে বিশ্বাস করে আর্য সমাজ আছে নিরাকারে বিশ্বাস করে দাসনমী সমাজ তারা দুটোতে বিশ্বাস করে তো আপনি যদি ঈশ্বরকে নিরাকার এই কথার কারণে যদি আপনি এমন কথা বলেন তো আপনাদের ধর্মের মধ্যে আছে আপনি তাদের কাছ থেকে খোঁজ নেন ইসলামের প্রতি অপবাদ কেন আপনাদের যারা আছে তাদের কাছে যান মূল সমস্যা চলে এসেছে আবার জাকির নায়ক চলে এসেছে আলোচনা চলছে আমাদের সঙ্গে জাকির নায়কের এসে চলে গেছে দেখি কি বলে জাকির নায়কের পবিত্র কোরআন যখন বলছে আল্লাহ দেখতে এবং শুনতে পান তার মানে কি আল্লাহ আমাদের মতো করে শোনেন তিনি শোনেন এখন কিভাবে শোনেন আল্লাহ মালুম আল্লাহ জানেন আল্লাহর হাত আছে তবে আমার আপনার মতো না যে পাঁচটা আঙ্গুল নখ আছে তারপর হাতে তালু এরকম না আল্লাহর হাত আছে হ্যাঁ আছে আল্লাহর হাত কিরকম তার সাদৃশ্য আর কোনো কিছু নেই আল্লাহ তালা কিভাবে ধরবেন সেটা আল্লাহ মালুম তিনি এটা অবশ্যই করবেন কোরআন যখন বলছে আকাশকে ডানাতে ধরবেন অবশ্যই তিনি ধরবেন সেটা কিভাবে ধরবেন আমি জানি না রোজ আমাদের দিন ইনশাল্লাহ আপনি আর আমি সেটা সাক্ষী হব ওদের শিক্ষা কোরআনের মধ্যে সীমাবদ্ধ কোরআনে যেটার উত্তর নেই সেটার উত্তর ওরা খুঁজবেও না সেটার উত্তর বলে দেবে মরার পরে আপনি উত্তর পেয়ে যাবেন ইসলাম ধর্ম একটা নবাগত ধর্ম এখানে একটা কথা উনি বলছেন আমাদের গবেষণা নাকি কোরআন পর্যন্ত কোরআনে যত দূর আছে তত আমাদের জ্ঞান যত দূর নেই আমরা আর নতুনভাবে গবেষণা করব না এটা সম্পূর্ণ ধর্মীয় বিশ্বাস ঈশ্বর প্রসঙ্গে যতটুকু ঈশ্বর জানিয়েছে ঈশ্বর তিনি নিজের প্রসঙ্গে যতটা জানেছে ততটাই তো আমরা জানতে পারবো অতিরিক্ত তো কিছু জানতে পারবো না তাই না ঈশ্বর যতটা ততটাই আমরা জানতে পারবো এর বেশি তো জানতে পারবো না এর জন্য তো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করছে অধ্যায় নম্বর আট মন্ত্র নম্বর এক দুই তিন তিনটে ছখানা প্রশ্ন আছে কিম তাদ ব্রাহ্মা কিম হাদ্দাত্মা কিম কর্মা পরিষত্তমা আদিভূতম চাকিং প্রত্যে আদিদেবং কিমাচ্ছাতে কিম তাদ ব্রহ্মা হে প্রভু ব্রহ্মাকে সৃষ্টিকর্তাকে তো প্রশ্ন করছে এখন অর্জুনকে কৃষ্ণ যতটা বলেছে ততটাই তিনি জানবেন আক্ষরম ব্রহ্মা পরমম স্বভাবাধ্যাত্মম উচ্চাতে ভূত ভাব বিসর্গ কর্মসংগীতা গীতার অষ্টমদে তৃতীয় শ্লোক শ্রীকৃষ্ণ তখন উঠতেছে যিনি ঈশ্বর তিনি অবিন্যাসী অক্ষয় তিনি ওপরে আছেন মানে স্বর্গলোকে আছেন অনেক তিনি বলেছেন তো ঈশ্বর নিজ সম্পর্কে যতটা বলবে ততটা তো আমরা জানতে পারবো এটাই তো ঈশ্বর সৃষ্টি আপনি কি ভাবছেন ঈশ্বরকে যেমন তেমন ভাবছেন নাকি যেমন তেমন ভাবছেন ঈশ্বরকে ভাবতেই পারেন আপনি কিন্তু আমরা ঈশ্বরকে যেমন তেমন ভাবি না আমরা আল্লাহকে মনে করি যে তিনি স্রষ্টা তিনি স্রষ্টা স্রষ্টা সম্পর্কে জানা এটা সাধারণ মানুষের জীবাত্মার অত সহজ নয় অত সহজ নয় তাই স্রষ্টা তার নিজ গ্রন্থে যতটা বলেছে নিজ পরিচয় সম্পর্কে আমরা অতটা জানতে পারবো এখন আগ বাড়িয়ে যদি আপনি আলফাল মেরে দেন তো আলফাল মারতে পারেন তবে আমরা মুসলিমরা এখান থেকে সচেতন থাকি স্রষ্টা যতটা বলেছে আমরা ততটাই মানার চেষ্টা করি আলফাল আমরা করতে চাই না যাই হোক তারপরে কি বলছে দেখেন ইসলাম নাকি নবগত ধর্ম সীমাবদ্ধ কোরআনে যেটার উত্তর নেই সেটার উত্তর ওরা খুঁজবেও না সেটার উত্তর বলে দেবে মরার পরে আপনি উত্তর পেয়ে যাবেন ইসলাম ধর্ম একটা নবাগত ধর্ম চোদ্দশো খ্রিস্টপূর্বাব্দে ইসলাম ধর্মের শুরু হয় কিন্তু আমাদের ইনি কি বলেছেন ইসলাম ধর্ম একটা নবগত ধর্ম যেটা চোদ্দশো বছর পূর্বে এসেছে এর চাইতে অজ্ঞ মূর্খতার কথার কিছু হতে পারে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে অজ্ঞতামূলক কথা হচ্ছে ইসলাম চোদ্দশো বছর আগে এসেছে দাদা ইসলাম চোদ্দশো বছর আগে আসেনি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন আমাদের হাদিসের গ্রন্থে আছে মিসকাত আল মাসাবি কিতাবুল আম্বিয়া হাদিস নার পাঁচ হাজার একশো সাঁত্রিশ আমাদের নবী বলেছেন যে আমার পূর্বে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল এসেছে অনেক হিন্দু দাদারাও জানে যে মুসলিমরা এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল বিশ্বাস করে তো ইসলামের বয়স যদি চোদ্দোশো বছর হয় মুসলিমরা কতগুলো নবী রসুল বিশ্বাস করে এক লক্ষ চব্বিশ হাজার ধরুন একটা নবী একটা বছর করে সময় পেয়েছে তো এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের যদি বয়স আমরা হিসাব করতে যাই তাহলে এক লক্ষ চব্বিশ হাজার বছর এমনি হয়ে যায় তো ইসলাম চোদ্দোশো বছর কথা আসে কীভাবে আপনাদের মিসকনসেপশন হচ্ছে এটাই যে আপনারা মনে করছেন যে মোহাম্মদ সাল্লাম তিনি ইসলাম নিয়ে এসেছে দাদা এমনটি নয় ইসলাম নিয়ে এসেছেন নবী আদম যিনি পৃথিবীর প্রথম মানুষ প্রথম মানুষ তিনি ইসলাম নিয়ে এসেছে আর নবী মোহাম্মদ তিনি ইসলাম নিয়ে আসেননি তিনি ইসলাম ধর্মের সর্বশেষ প্রফেট তারপরে কোনো প্রফেট আসবেন না একদম সম্পূর্ণ সর্বশেষ প্রফেট হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাম যিনি চোদ্দোশো বছর আগে এসেছে তিনি ইসলাম নিয়ে আসেননি তিনি ইসলাম ধর্মের সর্বশেষ নাবি নবী মোহাম্মদের পূর্বে ঈশা ছিল ইব্রাহিম ছিল মুসা ছিল নুহ ছিল এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল তারা সকলে ইসলামী প্রচার করেছে এটা আপনাদের অজ্ঞতা আর মুসলিমরা তো এক লক্ষ চব্বিশ হাজার নবীর বিশ্বাস করি তার মানে বোঝা গেল আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ পর্যন্ত এরা ইসলাম সমস্ত নবী তারা তো ইসলাম ধর্ম প্রচার করেছে মোহাম্মদাম সর্বশেষ নাবি তিনি ইসলাম ধর্ম নিয়ে আসেনি তার পূর্বে ইসলাম ধর্ম ছিল ইব্রাহিম ইসলাম ধর্ম প্রচার করেছে মুসা করেছে ঈশা করেছে আর নুহু করেছে ইদ্রিস করেছে দাউদ করেছে সুলেমন করেছে হুদ আলাহাম করেছে ইউনুস করেছে ইউসুফ করেছে অসংখ্য নবী রসুল তার ইসলাম প্রচার করেছে এটা আপনাদের মিথ্যা একটা ভ্রান্তি ধারণা এটা ইসলাম সম্পর্কে অজ্ঞতা ইসলাম নবী মোহাম্মদ আসেনি তিনি ইসলাম ধর্মের সর্বশেষ প্রফেট যেন আপনাদের সর্বশেষ প্রফেট মানে অবতারের নাম হচ্ছে কলকি অবতার যাই হোক তারপর দেখেন কি বলে অজ্ঞতার আর কত মানুষ দেখাবে এখন অজ্ঞদের সঙ্গে আলোচনা করাটাও একটা দুষ্কর দেখেন সৃষ্টি থেকে রয়েছে এই জন্য এর নাম সনাতন আচ্ছা আচ্ছা পুরাণ অনেক পুরাণে যেটার উত্তর নেই সেটার উত্তর ওরা খুঁজবেও না সেটার উত্তর বলে দেবে মরার পরে আপনি উত্তর পেয়ে যাবেন ইসলাম ধর্ম একটা নবাগত ধর্ম চোদ্দশো খ্রিস্টপূর্বাব্দে ইসলাম ধর্মের শুরু হয় কিন্তু আমাদের সনাতন ধর্ম সৃষ্টি থেকে রয়েছে এই জন্য এর নাম সনাতন ধর্ম বেদ পুরাণ অনেক পুরনো যারা বেদ পুরাণের কথা বলছেন তারা বেদ পুরাণ পড়ে দেখুন এখানেও কোথাও অন্য ধর্মের কথা উল্লেখ করা নেই যদি থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে নেব ব্যাখ্যা করে হিন্দু ধর্মকে ছোট করা যায় না এবং সত্যিটা মানতে হবে আচ্ছা আচ্ছা আচ্ছা এখানে একটা জবাব দিয়ে দিই উনি বলেছেন ইসলাম ধর্ম নবগত ধর্ম আমরা জবাব দিয়েছি ইসলাম নবগত নয় ইসলাম সৃষ্টি প্রথম দিন থেকে ছিলেন নাবি আদম এ ধর্ম পৃথিবীতে নিয়ে এসেছেন আর মোহাম্মদ সাল্লাম তিনি এই ইসলাম ধর্মের সম্পূর্ণ মেসেজ বা বার্তা তিনি কমপ্লিট করে গেছেন এরপরে কোন নবী বা কোনো রেভুলেশন কিছু আর আসবে না এটাই শেষ এটা ইসলাম নতুন নয় দুই নম্বর তিনি বলেছেন যে সনাতন ধর্ম এটা প্রাচীন ধর্ম এটা সৃষ্টির প্রথম দিন থেকে এসেছে এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা সনাতন ধর্ম এটা সর্বপ্রাচীন ধর্ম হতে পারে তবে সর্বপ্রথম বা সৃষ্টির প্রথম দিন থেকে এ ধর্মটা আসেনি অধিকাংশ যারা বেদ বিশেষজ্ঞ তারা বলছে যে বেদ এসেছে আনুমানিক আনুমানিক চার থেকে সাড়ে চার হাজার বছর পূর্বে স্বামী বিবেকানন্দ তিনিও বলেছেন যে বেদের বয়স আনুমানিক চার থেকে সাড়ে চার হাজার বছর পূর্বে বেদকে রচনা করা হয়েছে তার মানে আর অধিকাংশ বেদশাস্ত্র গবেষক তাদের দাবি যে বেদ এসেছে পৃথিবীতে প্রথম যে মানুষ যেদিন পৃথিবীতে এসেছে বেদ মানে ইয়ানি জ্ঞান মানে বেদ হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ যখন পৃথিবীতে পা রাখে হিন্দু ম্যাথোলজি অনুসারে পৃথিবীতে প্রথম যে মানুষটা পা রাখে তাকে ঈশ্বর প্রথমে বেদ দিয়েছিলেন মানে জ্ঞান দিয়েছিলেন সৃষ্টির প্রথম দিনেই এ বেদ এসেছে এখন পর্যন্ত অবধি আছে এখন <laughs> স্বামী বিবেকানন্দ তিনি বলছেন যে বেদের বয়স চার থেকে সাড়ে চার হাজার বছর পূর্বে এই বেদ রচনা করা হয়েছে তার মানে বোঝা গেল যে হিন্দু ধর্মের বয়সটাও চার থেকে সাড়ে চার হাজার বছর বয়স এর বেশি কিছু নয় মাত্র চার থেকে সাড়ে চার হাজার বছর আগে হিন্দু ধর্মের সূচনা হয়েছে কেন সৃষ্টির প্রথম দিনে বেদ এসেছে মানুষের সঙ্গে এই বেদের সঙ্গে সম্পৃক্ত আরেকটা যদি আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে সমস্ত হিন্দু বিশেষজ্ঞ পণ্ডিতরা একমত যে বেদ সংস্কৃত ভাষাতে প্রথম থেকে ছিল এবং সংস্কৃত ভাষার পুরে বেদের একটা সম্পর্ক আপনারা বেশ ভালোভাবে জানেন এখন সৃষ্টির প্রথম দিন থেকে যদি বেদ থাকে আর বেদের ভাষা হচ্ছে সংস্কৃত ভাষা এখন আপনি উইকিপিডিয়ায় সার্চ করে দেখে নিতে পারেন আপনি গিয়ে লিখেন যে ল্যাঙ্গুয়েজ বাই ফার্স্ট রিটেন এটা যদি লিখেন তো এই উইকিপিডিয়াতে গিয়ে দেখবেন যে পৃথিবীর সর্বপ্রাচীন সর্বপ্রাচীন তেরোটা ভাষার কথা উল্লেখ করা হয়েছে যেখানে সংস্কৃত ভাষার কোনো কথা নামগন্ধ নেই পয়েন্টটা পয়েন্ট অফ ভিউ এটা মনে রাখেন যে বেদ রচনা হয়েছে সংস্কৃত ভাষায় এবং বেদ এসেছে সংস্কৃত ভাষাতে এবং হিন্দুরা বলে যে সংস্কৃত ভাষা অতীব প্রাচীন আর বেদ সংস্কৃত ভাষাতেই লেখা হয়েছে তার মানে বোঝা যায় যে বেদের বয়স বের করলেই হিন্দু ধর্মের বয়সটাও পাওয়া যাবে এখন আমরা দেখছি যে স্বামী বিবেকানন্দের কথা এটা দুই নম্বর পয়েন্ট যে প্রাচীন যদি ভাষা ভাষাবিদ যারা আছে তাদের উইকিপিডিয়া আপনি গিয়ে দেখেন যে প্রাচীন তেরোটা ভাষা আছে তেরোটা ভাষার মধ্যে সংস্কৃত ভাষার নামগন্ধ নেই এখন সংস্কৃত ভাষা মানে পৃথিবীতে কবে এসেছে যেদিন সংস্কৃত ভাষা পৃথিবীতে যখন এসেছে তারপরে তো বেদ তার মানে এসেছে সংস্কৃত ভাষায় ভাষাবিদরা বলতে চাইছে যে সংস্কৃত এই ভাষাটা হচ্ছে ইন্দো ইউরোপিয়ান ভাষার একটা অংশ আর ইউরো মানে ইউরোপ ইন্দো ইউরোপিয়ান ভাষাকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে কান্তেম একটা হচ্ছে শতম আর এই শতম ভাষার যে ছন্দ বা শতম ভাষা অনুসারেই এই বেদকে রচনা করা হয়েছে বা বেদকে অবতীর্ণ করা হয়েছে তার মানে বুঝতে হবে বেদ রচনা হয়েছে কখন এই ইন্দো ইউরোপিয়ান ভাষার দুটো অংশ একটা কান্তম একটা শতম আর এই ইন্দো ইউরোপিয়ান ভাষা মানে ইন্দো ইউরোপিয়ানের ভাষা কতদিন কত বছর আগে তৈরি হয়েছে আপনারা উইকিপিডিয়া বা ভাষাবিদদেরকে জিজ্ঞাসা করেন মাত্র খ্রিস্টপূর্বাব্দ দু হাজার পাঁচশো বছর মানে আজ থেকে সাড়ে চার হাজার বছর পূর্বে সংস্কৃত ভাষার জন্ম এর আগে সংস্কৃত বলে কোনো ভাষা ছিল না আর হিন্দু দাদারও দাবি যে এই বেদ এসেছে সংস্কৃত ভাষাতেই আর বেদ কবে এসেছে মানুষ যখন পৃথিবীতে প্রথম পা দিয়েছে সেই দিন থেকে বেদ এসেছে তার মানে বোঝা গেল মানুষ যেদিন এসেছে সেদিন যদি বেদ আসে বেদের ভাষা সংস্কৃত তাই সংস্কৃত ভাষার বয়সই তো মাত্র সাড়ে চার হাজার বছর এবং স্বামী বিবেকানন্দর মত অনুসারে অনেক হিন্দু স্কলার তারা বলছে যে বেদের বয়স সাড়ে চার হাজার এবং সবচেয়ে বড় কথা সংস্কৃত ভাষার বয়সে সাড়ে চার হাজার বছর তার মানে হিন্দু ধর্মের বয়স মাত্র সাড়ে চার হাজার বছর এর বেশি নয় একটা কথা মনে রাখবেন সনাতন সনাতন শব্দের অর্থ চিরস্থায়ী প্রাচীন আরও অনেক অর্থে ব্যবহার করা হয় আমার কাছে অক্সফোর্ড ডিকশনারি আছে এবং সংসদ বাংলা অভিধান সংসদ বাংলা অভিধান এটা বাংলাতে আছে এই সংসদ এবং অক্সফোর্ড ডিকশনারি যেটা আমার কাছে আছে এখানে সনাতন শব্দের অনেকগুলো অর্থ করেছে এবং সংস্কৃত অমরকোষ ডিকশনারি সনাতন শব্দের অর্থ করেছে চিরস্থায়ী প্রাচীন বা সর্বজনীন ইউনিভার্সাল এ ধরনের অনেকগুলো অর্থ করেছে তো হিন্দু দ্বারা বলে যে সনাতন মানে চিরস্থায়ী বা প্রাচীন তো প্রাচীন মানে সনাতন মানে প্রাচীন ধর্ম দাদা প্রাচীন ধর্ম আর সর্বপ্রথম ধর্ম পার্থক্য আছে হতে পারে হিন্দু ধর্ম প্রাচীন ধর্ম তো সর্বপ্রথম ধর্ম নয় একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ধরুন একটা হোটেল আছে হোটেলটার নাম যে রাম লক্ষণ হোটেল রাম লক্ষণ হোটেল একটা হোটেল একটা অবস্থান করছে কিছুদিন পরে আর একটা পাশে একটা হোটেল খুলেছে রাম লক্ষণ হোটেল এখন দ্বিতীয় যখন রাম লক্ষণ হোটেলটা যখন তৈরি করা হলো তখন ওই দোকানদার করে করে কি যে নিউ রাম লক্ষণ হোটেল কেন যেহেতু আগে থেকেই প্রথম থেকেই একটা রামলক্ষণ হোটেল হোটেল আছে তার জন্য আগে দিয়ে নিউ রামলক্ষণ হোটেল তো এখানে পয়েন্ট অফ ভিউ যেটা বোঝাতে চাইলাম আপনাকে ধরুন সনাতন মানে প্রাচীন ধর্ম সনাতন ধর্ম মানে হচ্ছে প্রাচীন ধর্ম তো ভাই এই সনাতন ধর্ম প্রাচীন ধর্ম বুঝতাম কিন্তু যেই দিন এই ধর্মটা পৃথিবীতে প্রথম এসেছে যেদিন পৃথিবীতে প্রথম এসেছে সেদিন এই সনাতন ধর্মের নাম কি ছিল সেদিন কি প্রাচীন ধর্ম ছিল আশ্চর্য বিষয় না সনাতন মানে প্রাচীন ধর্ম তো যেই দিন এই সনাতন ধর্ম পৃথিবীতে আসে তো সেই দিন কি ধর্মটার নাম প্রাচীন ধর্ম ছিল আশ্চর্য না তো যাই হোক তারপরেও আপনি যজুর্বেদ পড়বেন ওদের মধ্যে তেরো সাহিত্য হিসেবে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে তোমরা প্রাচীন স্কলার যারা আছে তাদের কাছ থেকে তোমরা জ্ঞান অন্বেষণ করো বেদ যদি সৃষ্টির প্রথম দিন থেকে আসে এটা একটা ভিত্তিহীন দাবি হয়ে যায় যদিও <laughs> বেদ বলছে যজুর্বেদ তেরো দেশ সাঁত্রিশ অনুচ্ছেদ যে তোমরা প্রাচীন স্কলারদের কাছ থেকে জ্ঞান অর্জন করো জ্ঞান অন্বেষণ করো তোমার মানে বেদের আগেও মানুষ ছিল এখান থেকে বোঝা যায় বেদের আগেও মানুষ ছিল তাহলে এ দাবি মিথ্যা প্রমাণ হয়ে যাবে যে সৃষ্টির প্রথম দিন থেকে <laughs> বেদ ছিল বেদ ছিল তাহলে এই দাবিটা মিথ্যা হয়ে যাবে এ দাবিটা সম্পূর্ণ মিথ্যা হবে যেদিকে যাবেন সেদিকে বিপদে পড়ে যাবেন তো যাই হোক ইসলাম ধর্ম প্রাচীন ধর্ম নয় ইসলাম ধর্ম হচ্ছে সর্বপ্রথম ধর্ম মানুষ যখন পৃথিবীতে প্রথম পা রাখে সেদিন থেকে ইসলাম ছিল হিন্দু ধর্মের বয়স মাত্র সাড়ে চার হাজার বছর খ্রিশ্চানিটির বয়স মাত্র আড়াই হাজার বছর এটা দাদা জানা হয় নাই এই জন্য তিনি হয়তো উল্টাপাল্টা বলেছে যে আলোচনা খুব লম্বা হয়ে যাচ্ছে এ বিষয়ে পরে আমার একটা আলোচনা আছে ইউটিউবে যাবেন যে সর্বপ্রাচীন ধর্ম কি ব্রাদার রাহুল হোসেন লিখলেই আলোচনাটা পেয়ে যাবেন তারপরে দেখুন সমাধান কে করতে চাইছে আদালত দেশে কিছু নেই আমি আপনার ধর্ম নিয়ে কিছু জিজ্ঞেস করেছি আপনি উত্তর দিয়েছেন এই ভাইটি উত্তর দেওয়ার চেষ্টা করেছে আমিও তাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি কিন্তু আপনি যদি বলেন যে ধর্ম নিয়ে উল্টো পাল্টা বলছে আমি দাঙ্গা করব দেশে দাঙ্গা হয়ে যাবে কেন দেশে পুলিশ প্রশাসন নেই সর্বোচ্চ আদালত নেই কোনো কিছু বললেই কি দাঙ্গা করতে ইচ্ছা হয় এই মানসিকতাটা কোথা থেকে আসে ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন এবং আপনার মূল্যবান মতামত জানান জানিয়েছি যাই হোক আপনার আলোচনাটা শুনলেন আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা চালিয়েছি এবং আপনাদেরকে দেখিয়েছি কথাগুলো তুলনা করেছি আসলে আমি তাদের ধর্মগ্রন্থের আলোকে আলোচনা করেছি আর ইসলাম ধর্ম এটা সর্বপ্রাচীন ধর্ম নয় ইসলাম ধর্ম সর্বপ্রথম ধর্ম হিন্দু ধর্ম সাড়ে চার হাজার বছর পূর্বে এসেছে কেননা সংস্কৃত ভাষার বয়সী মাত্র সাড়ে চার হাজার বছর হিন্দু ধর্ম প্রাচীন ধর্ম হতে পারে কিন্তু সর্বপ্রথম ধর্ম এটা হতে পারে না এই জন্য পণ্ডিত জওয়াহরলাল নেহরু তার লেখা বই একটা আছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া পৃষ্ঠা চুয়াত্তর পঁচাত্তরে তিনি লিখেছেন যে হিন্দু শব্দটি এটা আসলে হিন্দু ধর্মগ্রন্থে কোথাও নেই আর হিন্দু শব্দটি প্রথম ব্যবহার করে ইংরেজরা আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে আর গোটা পৃথিবীর বিশ্বকোষ encyclopaedia Britannica religion of ethics ছয় নম্বর খণ্ডের ছয়শো নিরানব্বই নম্বর পৃষ্ঠা দেখেন ইন্টারনেটও পাওয়া যায় আপনারা দেখে নিতে পারেন সার্চ গুগল করে দেখে নিতে পারেন পরিষ্কারভাবে বলা হয়েছে যে হিন্দু এটা মানে যারা অগ্নি পূজা মূর্তি পূজা করতো এদেরকে হিন্দু বলা হয় আর আমি জলঙ্গি হাই স্কুল মুর্শিদাবাদ আমি যখন ক্লাস সেভেনে পড়তাম ইতিহাস বই পৃষ্ঠ নম্বর বাইশে বলা হয়েছে যারা সিন্ধু নদের অহয়গে বাস করে তারা হিন্দু মানে যারা ভারতবর্ষে বাস করে তারা হিন্দু এটা একটা ভৌগোলিক সংজ্ঞা তো যাই হোক এ বিষয়ে আমার একাধিক আলোচনা আছে আপনারা শুনতে পারেন সুপ্রিয় শ্রোতামণ্ডলী আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আপনারা কেউ অনুভূতিতে আঘাত পাবেন না তিনি যেহেতু এই অভিযোগগুলো করেছেন এবং শিশু সুলভ কিছু আচরণ বা কথাবার্তা বলেছেন এই জন্য জব দিতে হলো আমার হিন্দু দাদা ভাই যারা আছে আপনারা এখানে মনে করবেন না যে আমি আপনাদের সমালোচনা করছি মোট আমি সমালোচনা করতে চাই না আমি সমালোচনা করিও না তিনি যেহেতু ধর্মটাকে নিয়ে তিনি প্রথমেই খোঁচা দিয়েছে বা আলোচনা করেছে এর জন্য আমাকে গর্ব একটু আলোচনা করতে হলো এরপরে তিনি যদি ভিডিও বানান আমি ইনশাল্লাহ ধারাবাহিক পর্যায়ে তার তার প্রত্যেকটা ধর্মীয় বিষয় যেগুলো নিয়ে তিনি রিলেটেড কথা বলবেন আমি সেগুলো জবাব দেব আমি রাজনীতি কোনোবিদ নয় আমি ধর্ম নিয়ে আমি আলোচনা করতে পছন্দ করি এবং আমি এটাই চাই উনি যদি এরপরে যদি কোনো জবাব দেন আমি আবারও অবশ্যই আপনাদের সামনে আসব আজকে মতো এখানেই আল্লাহ সুমতাল পবিত্র করণ সরবান ইসরাইল সরমা সতেরো এক নম্বর একাশিতে বলেছে অকুল জিয়া আল হাক্কু জহকাল বাতিল ইন্নাল বাতিল কানা ক যখন সত্য আসিয়াছে মিথ্যার সামনে মিথ্যা তখন বিলুপ্ত হইয়াছে কেননা মিথ্যা তো প্রকৃতগত কারণেই বিলুপ্ত হইবে আজকের মতো আলোচনা এখানে শেষ অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু